শামীমারা বেগম চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে রাজশাহীর বোয়ালিয়া থানা অধীনস্থ সিপাইপাড়ায় জন্মগ্রহণ করেন বাবা মোহাম্মদ সাদেক আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং মা মমতাজ বেগম ছিলেন একজন গৃহিণী চার ভাই এবং তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান তার বেড়ে ওঠা সিপাইপাড়ার সি ব্লকের উনত্রিশ নম্বর বাড়িতে তার কৈশোর এবং ছাত্রজীবন কেটেছে রাজশাহীর দরগাপাড়ায় শামীমারা বেগম উনিশশো সালে শিক্ষাজীবন শুরু করেন ঘোষপাড়া পাঠশালা থেকে পরবর্তীতে বহুমুখী গার্লস স্কুল থেকে উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন রাজশাহী মহিলা কলেজ থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং উনিশশো সালে প্রাণীবিদ্যা বিষয়ের সেল বায়োলজি শাখায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন স্কুল জীবনে তিনি পাঠানপাড়া মুকুল ফৌজের প্রধান সেনা হিসাবে সক্রিয় সদস্য ছিলেন এছাড়াও তিনি ব্লুবার্ড গার্লস গাইড রেঞ্জারের সদস্য ছিলেন তিনি চাকুরি জীবন শুরু করেন নোয়াখালী জেলার রায়পুর কলেজ থেকে বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে রায়পুর কলেজে প্রাণীবিদ্যা বিষয়ের প্রভাষক হিসাবে তিনি যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে রায়পুর কলেজটি সরকারি কলেজ হিসাবে স্বীকৃতি পাওয়ায় তিনি সরকারি কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেন রাজশাহী কলেজে শামীমারা বেগম যোগদান করেন সাতাশ ফেব্রুয়ারি উনিশশো সালে রাজশাহী কলেজে থাকাকালীন সময়েই তিনি সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি লাভ করেন এরপরে দীর্ঘ সময়ে তিতুমির সরকারি কলেজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং সরকারি বাংলা কলেজে চাকুরি করার পর ছাব্বিশে মে দুই সালে তিনি আবারও রাজশাহী কলেজের অধ্যাপক এবং প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন উনি যখন আমাদের বিভাগে আসলেন আমি খুবই আনন্দিত হলাম যে আমার চেনা জানা একজন শিক্ষক আমাদের ডিপার্টমেন্টে আসলো এবং এই কলেজে থাকাকালীন সময়ে তার যে আন্তরিকতা আমরা পেয়েছি সেটা আমাদের কাছে মনে রাখার মতো এবং উনি যে চলে যাচ্ছেন এটা আমাদের আমরা অভাব বোধ করব প্রফেসর শামিমারা বেগম আমার জানা একজন অত্যন্ত সৎ এবং নির্ভরযোগ্য ব্যক্তিত্ব সবচেয়ে বেশি তিনি আমাকে যেটা আকৃষ্ট করে যে তিনি আর্থিক দিক দিয়ে অত্যন্ত সৎ একজন মানুষ আমি তার সার্বিক সফলতা এবং মঙ্গল কামনা করি আমরা আমরা সবাই একমত হব যে তিনি আমাদের কোষবিদ্যা এমনভাবে পড়াইছেন যে আমরা কোষের সংরক্ষণ তিনি ভুলব না শাসন যেরকম আমরা পেয়েছি ম্যামের ভালোবাসাও সেইভাবে আমরা পেয়েছি তো ম্যাম অনেক কড়া মনের মানুষ এটা ঠিক হ্যাঁ কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মনের দিক দিয়ে বলতে গেলে উনি অনেক নরম মনের মানুষ ছিলেন ম্যাম আমাদের একটা বছর ক্লাস নিতে সত্যি আমরা এই একটা বছর অনেক কিছু শিখেছি ম্যাম যতটুকুই আমাদেরকে পড়াইছেন ততটুকুই আমাদের শিখেছি কো সম্পর্ক যেমন পড়াইছেন বিভিন্ন জিনিসই আমাদেরকে পড়াইছেন বিভিন্ন জিনিস বলতে বিভিন্ন কোরআনের রেফারেন্স দিয়েছেন পড়াতে যে আমরা অনেক হাদিসও শিখেছি ম্যামের কাছ থেকে ম্যামের সঙ্গে একসঙ্গে আমরা সবাই মিলে মজা করে বাগান পরিষ্কার করেছি অনেক কাজই করেছি র্যালিতে গেছি ম্যাম অনেক মজার মানুষ আমাদেরকে অনেক কিছু শিখাইছেন প্রফেসর শামিমারা বেগমের স্বামী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক শাহ একজন টিস্যু কালচার গবেষক তিনি ব্র্যাকের একজন বিশেষজ্ঞ গবেষক হিসেবে তার কর্মজীবন শেষ করেন বর্তমানে তিনি স্পাহানি গ্রুপের টিস্যু কালচার বিষয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন তাদের দাম্পত্য জীবনে তারা দুই কন্যা সন্তানের জনক এবং জননী বরমে রেজোয়ানা রাজ্জাক নওমি ফার্মেসি বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করেছেন ছোট মেয়ে সাদবিনা রাজ্জাক সাওমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বুয়েটের অধীনে institute of water and flood management বিভাগে এম করছেন এবং বুয়েটের খণ্ডকালীন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত আছেন শিক্ষক হিসাবে শামীমারা বেগম ছিলেন নিরলস পরিশ্রমী বিজ্ঞান বিষয়ে তার আগ্রহ এবং দখল ছিল বেশ তিনি দুই সালে কোষ ও আণবিক জীববিজ্ঞান শিরোনামে একটি বই প্রকাশ করেন যা অনার্স তৃতীয় বর্ষের একাডেমিক বই হিসাবে পড়ানো হয় এছাড়াও তৃতীয় বর্ষের ব্যবহারিক প্রাণীবিদ্যা এর উপরেও শিক্ষার্থীদের জন্য বই লিখেছেন তিনি রাজশাহী কলেজের বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ছিলেন তিনি বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের ব্যবহারিক প্রয়োগের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম রূপে এই প্রতিষ্ঠানকে তুলে ধরেছেন জাতীয় পর্যায়ের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিজ্ঞান ক্লাবের দায়িত্ব পালনকালে রাজশাহী কলেজের সহায়তায় বেশ কয়েকবার বিজ্ঞান মেলার আয়োজন করেছেন শামীমারা বেগম বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির একজন সদস্য হিসেবে রাজশাহী কলেজে পাঁচবার রাজশাহীর আঞ্চলিক প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের আয়োজন করেন তার নেতৃত্বে শিক্ষার্থীরা প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াডে রাজশাহী বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে প্রফেসর শামিমারা বেগম ব্যক্তিগত জীবনে ধর্মপ্রাণ একজন সফল মানুষ তার নেতৃত্বে প্রাণীবিদ্যা বিভাগে অনেক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তার কর্মময় বর্ণাঢ্য জীবন যেমন গতিময় ছিল তার অবসর জীবনও তেমনি কর্মচাঞ্চল্যে ভরপুর থাকবে তেমনি আমাদের প্রত্যাশা আমরা তার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি